গেছে হ্যাঁ ওটা আসলে আরো বড় আইন তো এটা তো কম্পারেটিভলি এটা তো জাস্ট ম্যানেজমেন্ট সিস্টেম আরো তো সংসদে আচ্ছা, গেছিল এটা হ্যাঁ, না হ্যাঁ। সংসদে তো আগে গেছিল কিন্তু তখন তো পাশ হয় নাই তো পাস হ্যাঁ। না হলে আবার ক্যাবিনেট আসবে যাই হোক এটা ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হয়েছে যে ওই আইনটার জন্য আবার সময়ের উপযোগী লকডাউন তো আজকে শুরু হলো স্যার এবং আজকে এটা আসলে শিথিল লকডাউন বলা যায় গাড়ি ঘোড়া গণপরিবহন চলতেছে না কিন্তু প্রাইভেট গাড়ি একদম মানে বাস বাস না চলে ট্রাক একটা দিক থেকে মানুষ খুব সাফার করতেছে যেহেতু প্রাইভেট গাড়ি চলতেছে অফিস আদালতের লোকজন যাচ্ছে এক তারিখ থেকে কি সবই বন্ধ হবে কিনা স্ট্রিক ভিউতে যাচ্ছি আমরা এতটুকু শুধু বলে দিলাম এক তারিখ থেকে আপনার এক তারিখ ভোর ছয়টার থেকে আমরা সাত তারিখ রাত বারোটা পর্যন্ত খুবই স্ট্রিক্ট ভিউতে যাচ্ছি আমরা ইউ গেট মাই পয়েন্ট একদম খুবই স্ট্রিক্ট ভিউতে কারণ করোনা আমরা গত চারটা ডিভিশনের সাথে আমরা ভিডিও কনফারেন্সিংয়ে ডিটেইল পর্যালোচনা করে দেখছি সেখানে ফিল্ড লেভেলে সবাই ছিলেন কমিশনাররা ডিসিরা DIG SP civil surgeon director আমাদের পাবলিক রিপ্রেজেন্টেটিভ মেয়র সাহেবরা উপজেলা চেয়ারম্যান সবাই ছিলেন সব ধরনের সবারই বক্তব্য এবং আমাদের যে গ্রাফিক প্রেজেন্টেশন তাতে দেখা যাচ্ছে যে একটা major portion of the country আপনার অরেঞ্জ বা রেড বা ব্রাউন হয়ে যাচ্ছে তো সুতরাং এখন আমাদের একটা স্ট্রিক মানে লকডাউন মানে, ঠিক মানে নিষেধাজ্ঞা ছাড়া আপনার রেস্ট্রিকশন ইম্পোজ করা ছাড়া উপায় নেই কিন্তু